এরপরে প্রশ্ন আহমদ আজিজ করেছেন আপনি করোনা আক্রান্ত হওয়ার পর অনেকে প্রশ্ন তুলেছে কোরআন হাদিসে বর্ণিত আমলগুলো করার পরও আপনি কেন করোনা আক্রান্ত হলেন তাহলে কি আমরা শুধু শুধু আমলগুলো করছি আমাদের আমলগুলো কোনো কাজে আসছে না আপনার মতামত জানতে চাই দেখুন প্রথম কথা হলো যে আমরা সুস্থ থাকার জন্য যত উপায় অবলম্বন করি ওষুধ খাই ওষুধ সেবন করি অথবা দোয়াদুরুদ পড়ি যাই করি না কেন এসবগুলো হলো মাধ্যম আমাদেরকে রোগ থেকে বালাই থেকে হেফাজতে রাখার একমাত্র ক্ষমতা হলো আল্লাহ রব্বুল আলমিনের হাতে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে এই মাধ্যম এর মাধ্যমে আরোগ্য দান করবেন না যাকে ইচ্ছা তাকে দান করবেন না এটি সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের বিষয় এটা হলো ইমানের একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি ওই বস্তুর মাধ্যমেই আমার সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্তি নিশ্চিত হতো তাহলে তো আর আল্লাহ রাবুল আলমের কোনো রোল থাকতো না আল্লাহ তালার কোনো এখানে আর কাজ থাকতো না এই জন্য আমরা মাধ্যম হিসাবে ওষুধ সেবন করব দোয়া দূরত পড়ব আর সেই সাথে আমাদের বিশ্বাস এটা থাকবে যে হবে সেটাই যেটা আল্লাহ রবুল আলমিন আমাদের ভাগ্যে লিখে রেখেছেন অতএব দোয়া দূরত পড়লেই আমি নিশ্চিত ওষুধ সেবন করলেই আমি নিশ্চিত সুস্থ হয়ে যাব এরকম কোনো বিষয় কিন্তু না তবে হ্যাঁ আমাদের অবশ্যই সুধারণা থাকবে প্রবল ধারণা থাকবে যে দোয়া এবং এই আমলগুলোর মাধ্যমে আমাদের এটি অর্জিত হবে যেহেতু হাদিসে ওয়াদা করা হয়েছে আমাদের জন্য যে এটা করলে এটা অর্জিত হবে কিন্তু মোটা দাগে প্যারাসিটামল খেলে জ্বর চলে যায় এর মানে এই না যে প্রত্যেকটা ব্যক্তির জ্বর প্যারাসিটামল খেলে যেতেই হবে এরকম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আপনি আলাদা আলাদা করে এটাকে ফিট করতে পারবেন না এটা সম্ভব নয় তবে হ্যাঁ মৌলিকভাবে প্যারাসিটামল খেলে জ্বর যায় এটি সত্য অথবা এই সমস্ত আমলগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কিন্তু আমল অথবা ওষুধ কোনোটার উপর আমাদের আস্থা যেন এই লেভেলের না আসে যে এটা আমাদের একেবারে একশো ভাগ নিশ্চয়তা দিয়ে দেয় এবং আল্লাহ রব্বুল আলমিনের আর এখানে কোনো রোল নাই এরকম যেন আমাদের না আসে সে যেন আল্লাহ রব্বুল ব্যতিক্রমও কিন্তু করেন বিধায় আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আস্থা এবং বিশ্বাসের ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি এটা থাকা উচিত নয় আমলের ক্ষেত্রে আমরা অবশ্যই করবো এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আমলগুলো করলেই যে হবে তা নয় আমলগুলো যথাযথভাবে করতে হবে আমাদের কোনো ত্রুটি থাকতে পারে আমি নিজে আমলগুলো করেছি সেটা কতটা ত্রুটি ত্রুটিমুক্তভাবে করতে পেরেছি সেটা প্রশংসাপেক্ষ বিষয় আমি আমল করি একেবারে নিশ্চিত হয়ে গেলাম যে হ্যাঁ আমার তো আর হবে না নিশ্চিত এটার তো কোনো কারণ থাকতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন